মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না মমিনের যৌবন পার্কে বিক্রি হবে না আজকে দেখো যৌবনের পাগল হয়ে গেছে লাখিয়ার বিলকিস কি হবে হবে বাংলাদেশে এখন প্রেম ট্রেম আছে না নাই আজকে তো নিউজ দেখলাম ভিন্ন নিউজ এখন শুধু বাংলাদেশে ছেলে এবং মেয়ের মাঝে প্রেম চলে না বরং মেয়ে মেয়ের মাঝেও প্রেম চলে আজকে একটা নিউজ গোটা বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন তৈরি করেছে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই বাঁচলো একসাথে মরলো এখন আমি ওর সাথেই থাকতে চাই আর আমাদের এখানে যে আখি নামে মেয়েটা এই মেয়েটা আজ থেকে দুই বছর আগে ফেসবুক আইডি খুলছিল হচ্ছে কিউট লাভার ওইখান থেকে এই পরবর্তী যে মেয়ে বিলকিস এই বিলকিসের আইডি নাম ছিল হচ্ছে মেঘ বালিকা ওইখান থেকে দুই বছর প্রেম করলো পরবর্তীতে তাদের প্রেমটা যখন গর্জিয়াস তারা নতুন করে ফেসবুক আইডি খুললো কলি এর মতো জঘন্য নিউজ যে বাংলাদেশে হতে পারে এটা আসলে কল্পনা করাই যায় না আমি দেখলাম যে নোয়াখালীর একজন মেয়ে টাঙ্গাইলে চলে এসেছে এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই বাঁচলো একসাথে মরলো ওরে শালা মেয়ে হয়ে মেয়ের সাথে সমকামিতা করতে চাই কথা কোন এই মেয়েদের দুইজনার একসাথে থাকার যখন এতই সব একটা পুরুষের সাথে ওদের দুইজনার বিয়ের ব্যবস্থা করে দেন এ কথা কোন আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো আর যদি বাঁচায় রাখতে চায় তো দুজন একসাথেই বাঁচায় রাখতে নোয়াখালীর মেয়ে টাঙ্গাইলের মেয়ের কাছে চলে আসছে এর আগে ঢাকায় গেল ওদের শান্তি হয় নাই বাপ মা সিনায় নিয়ে আসলো ওরে নিয়ে আমি ঢাকায় গেছিলাম ঢাকায় আমরা আর কি দেখা করছি দুইজনে তো ঢাকার থেকে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি যাইয়া আমাদের ওইখান থেকে দুজন রে আলাদা করে নিয়ে আসছে আবার নাকি শোনা যায় ওরা মেয়ে মেয়ে বিয়ে করছে আস্তাক ফিরোলা নাউজবিল্লা সমাজটা যাচ্ছে কোন দিকে ওরা ইউরোপ আমেরিকা লন্ডন বিভিন্ন দেশের মতো আমাদের দেশটাকেও অসভ্য নোংরা বানাইতে চায় আইনের আওতায়নে ওদের বিচার করা দরকার আর না হয় দুইজনকে কয়েকদিন না খাওয়ায় রাখো ভালোবাসা মহাব্বতের ভূত এমনি চলে যাবে কথা কন ঠিক কেনা মেয়ে মানুষে বলে সাইজ করা যাবে না এটা একটা কথা হলো এ কথা কোনো একটা নারী আর একটা নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া লক্ষণ ভালো না খারাপ সঠিক বলেছেন মানে মানে ইস প্রেম ভালোবাসা হোয়াট ইজ লাভ জানি না বিষয়টা একটু ব্যাখ্যা করবে আচ্ছা। এই সমাজে এগুলো চলবে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ কথা কন না কায় এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা আলেমদের দেশ এই দেশে এরকম সমকামিতা মেনে নেওয়া হবে না প্রয়োজনে আইনের আওতায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কথা বলে ঠিক না নিজের চোখে আমরা এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে দেব না ওদের দুই জুনার যখন এতই মিল কথা কন না একটা পুরুষের সাথে বিয়ের ব্যবস্থা করে দেয় শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় তাতেই মঙ্গল হ্যাঁ ও oh করেছে আর ওদের মা বাবা কি গো হ্যাঁ? শিকল লাগায় পায়ে বাঁধতে রাখবে কথা কন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন একটা নষ্টামি করার জায়গা কথা কন নাকি এটা নষ্টামি করার সময় ফাজদামি করার সময় একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি আকর্ষণ শুনে বিচ্ছিরি লাগে কথা কনা আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে কনা এটা মুসলমানের দেশে বাস্তবায়ন করতে পারবে কথা বলেন তাড়াতাড়ি ওদের কাহিনের আওতায় আনে এমনি জেলখানায় কয়েকদিন না খাওয়ায় রাখেন ও এমনি সব ভালোবাসেন hello police station hello hello কি আশ্চর্য কথা সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো ঠিক আছে আমি একটু ভেবে দেখি ওর সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম ফেসবুক আইডি খুলে সেটিং কইরে প্রীতি কইরে মিয়ে মিয়ে সম্পর্ক আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ জাহিলাতের যুগকেও হার মানাচ্ছে কথা বলে ঠিক না তুমি কত বড় অসভ্য বেহায়া নারী তোমার মুখ দিয়ে এমন ধরনের কথা আসে সি সি ছি ছি ছি ছি ছি ছি কথা বলে না কেন আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মমিনদের যৌবনটাকে সংযত রাখা লাগবে যৌবনের তারণায় মনে অনেক কিছু চাইতে হবে আবেগের দাম নাই কথা বলে ঠিক কিনা এখন শুধু বাংলাদেশে ছেলে এবং মেয়ের মাঝে প্রেম চলে না বরং মেয়ে মেয়ের মাঝেও প্রেম চলে আজকে একটা নিউজ গোটা বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন তৈরি করেছে এর মতো জঘন্য নিউজ যে বাংলাদেশে হতে পারে এটা আসলে কল্পনা করাই যায় না ঠিক সাইন অফ ক্যামা এটা কেয়ামতের অন্যতম একটা নিদর্শন আমি অবাক হয়ে গেলাম তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে মেয়ে বলছে যে একজন হচ্ছে বিলকিস আর একজনের নাম হচ্ছে আখি তো ইন্টারভিউ তো সে বলছে যে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই বাঁচলো একসাথে মরলো দেখলাম ভালো একটা ইন্টারেস্টিং বিষয় মানে একজন মেয়ে আরেকজন মেয়ের কাছে আসছে এটা কিন্তু ছেলে মেয়ে না প্রিয় ভাড়া দুইজনই মেয়ে দুইজনই মেয়ে একজন অপরকে ভালোবাসে এবং একজন আর একজনের সঙ্গে সংসার করতে চায় নাউজুবিল্লাহ পড়লেন না আহা সমাজ আজকে কোথায় where is going the society of Bangladesh can you imagine আপনার কি কল্পনা আছে যে বাংলাদেশের সমাজ আজকে কোথায় যাচ্ছে মেয়ে এবং মেয়ের মাঝে আজকে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এটা প্রমাণ করে কেমত আর বেশি দূরে বাকি নাই ছিল এখন ঠিক কিনা কেমত অতি সন্নিকটে আছে